সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট আরিফুল ইসলাম তো তিনি আজকে ফাইবারে প্রথম একটি অর্ডার পেল এবং কত ডলারের অর্ডার পেল এবং বাইরের সাথে তার কী কী কনভারসেশন হইল আমরা দেখব তিনি দ্রুত কাজ পাওয়ার সিক্রেটটা কি তো তার মুখ থেকে আজকে আমরা শুনি তার সাকসেস হওয়ার পিছনের কারণগুলো কি আরিফুল ইসলাম আপনি কি আছেন ওকে আপনার বাসা কোথায় ওকে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে কোন জায়গায় গ্রাম কি এটা কি সদরে না গ্রামে কুষ্টিয়া সদরে ওকে আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছিলেন কতদিন হয়েছে ওকে ফার্স্ট অর্ডার এক মাস বারো দিনের মাথায় আপনি পেলেন তাই তো ওকে তো তাহলে আমরা দেখি আপনি কিভাবে কাজটা পেলেন এবং কত ডলারের কাজ এবং কাজটা কি একটু শেয়ার করেন এখানে কি শেয়ার করা অপশনটা পাচ্ছেন খুঁজে ওকে শেয়ার করেন ওকে আপনার ফাইবার ফাইবার হ্যাঁ শেয়ার হয়েছে ফাইবারে চলে যান ওকে অর্ডারে চলে যান ওকে আপনার গিগুলো অনেক সুন্দর এগুলো তো আপনিই করছেন না ওকে ওকে ঠিক আছে তাহলে ইয়েতে চলে যান ওই দেখেন ওইখানে ইয়ে আছে মাই বিজনেস মাই বিজনেসে ক্লিক করেন ওই যে উপরের দিকে হ্যাঁ এখান থেকে অর্ডারে ক্লিক করেন তো ওকে অ্যাক্টিভ অর্ডারে ক্লিক করেন অ্যাক্টিভ অর্ডার হ্যাঁ হ্যাঁ আপনি এখনই স্টার্ট করেন নাই সেই জন্য প্রসেস আছে ওকে আপনি এই এই অর্ডারের উপর ক্লিক করেন অর্ডার নিচের নিচের লেখাগুলোর উপর ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন ওই ওইদিকে রাইট দিকে রাইট দিকে কালেকশন টার্গেটেড ওইখানে ক্লিক করলেই হয়ে যাবে কালেকশন টার্গেটেড ইমেল অ্যাড্রেস হ্যাঁ ক্লিক করেন এখানে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো ওকে এই কাজটা হচ্ছে আপনার এটা বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটসের বায়ার নাকি ইউনাইটেড কিংডম ওকে আমরা বায়ারের ডিটেলসটা একটু দেখি আপনি ওই যে বায়ারের নামের ওইখানে একটা ক্লিক করেন বায়ার এখন অফলাইন আছে অর্ডারটা হচ্ছে বিশ ডলারের ওকে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন তো বায়ার হচ্ছে United Kingdom okay fine buyer seller এবং বায়ার দুইটাই ওকে আপনি ব্যাক করেন বুঝতে পারছি আমি এটা হাইড করে দেবো সমস্যা নাই তো ওকে আমরা দেখি ফার্স্ট টাইম আপনার সাথে কি কি কথা হইলো একটু নিচের দিকে আসেন তারপরে আমরা কাজটা নিচের দিকে আসেন কনভারসেশন লেখা আছে দেখেন একটু নিচের দিকে আসেন নিচের দিকে নিচের দিকে নিচের দিকে আসেন হ্যাঁ এই যে দেখেন ওইখানে ভিউ কনভারসেশন উইথ দ্য ওই যে বাইরের নাম লেখা আছে হ্যাঁ ওই যে কনভারসেশন ছোট্ট করে ছোট্ট করে ভিউ এই যে দেখেন নিচের দিকে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন ওকে আমাকে মাউসটা দেন আমি দেখেন অ্যাপ্রুভাল পাঠাইছি ওকে বাইরের অর্ডার তো যেহেতু আপনার ফার্স্ট অর্ডার ওকে আমরা একটু উপর থেকে দেখাই বাইরের সাথে আপনার সাথে কি কি কথা হইলো কত কি করতে হবে এগুলো তো ওকে ভাইয়ার আপনাকে গিগ দেখে পছন্দ করছে সেই জন্য আপনাকে সরাসরি মেসেজ করছে hi Arif can you help me with email collection বলতেছে আপনি কি আমার জন্য ইমেল কালেকশন করতে পারেন কি না বা আমাকে সাহায্য করতে পারবেন কি না ওকে আপনি প্রথমেই আমরা বলি দিই আমাদের স্টুডেন্টদেরকে যে প্রথমে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে প্রথমে ক্লায়েন্টকে হা হ্যালো হাওয়ার ইউ কথাটা লিখবেন লেখার পরে আমাদেরকে মেসেজ দিবেন না হলে কি হবে আপনার রেসপন্স রেট বেড়ে যাবে রিসপন্স রেট বেড়ে গেলে দেখা যাবে অন্য অন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে চাবে না তো এখানে আমরা এটা লেখার পরে আর ইউ দিয়ার লেখছেন তারপর লেখছেন yes I can help you আমি তোমাকে সাহায্য করতে পারি ও বলছে আমার দরকার হচ্ছে মূলত পাঁচ হাজার ইউনিভার্সিটির মনে করেন ইমেল অ্যাড্রেস দরকার হ্যাঁ ইমেল অ্যাড্রেস দরকার okay all you need student data আপনি বলতেছেন এটা কি সম্পূর্ণ স্টুডেন্ট ডাটা ও বলতেছেন নো মানে নো এটা না ফর এক্সাম্পল যেমন ও একটা এক্সাম্পল দিয়েছি এটার মতো হলেও হবে ওকে আন্ডারস্ট্যান্ড ইউর নিড মানে আপনি বলছেন যে আমি এই বিষয়টা বুঝতে পারছি টেল মি ইউর বাজেট এখন আপনি বলছেন যে তোমার বাজেটটা কত এখন তিনি যেটা বলছে যে আমার বাজেটটা হচ্ছে বিশ ডলার ওকে আপনি বলছেন কি যে the budget becomes very low you have in case little more বলেছেন বাজেটটা খুবই কম আমার জন্য এটা বাড়াতে হবে তাই তো that the max okay can I afford the order okay ও যেটা বলতেছে কথা বলে বোঝা যাইতেছে যে বলতেছে এরপরে এটা কমপ্লিট করলে তোমাকে সামনে আমি আরও অর্ডার দিব তুমি আমাকে এটা কমপ্লিট করে দাও তো বলতেছে okay okay can I make customer তখন আপনি বলছেন যে আমি কি এটার জন্য অফার তৈরি করতে পারি তো বায়ার বলছে হ্যাঁ ইয়েস প্লেস তো বায়ার তখন আপনি যখন একটা অফার তৈরি করে দিছেন তাকে তো তখন আমরা দেখতে পাচ্ছি যে বায়ার এটা অ্যাকসেপ্ট করে ফেলছে এখন পরে লেখছেন যে please please accept the order okay accept order করার পরে তো বলতেছে আমি কান্ট্রির নামগুলো দিয়ে দিতেছি সমস্যা নেই পাঁচ মিনিটের ভিতরে তুমি এগুলো বের করে ফেলো ওকে সব কিছু দিয়ে দিছে আমাদের রিকোয়ারমেন্ট কি আমরা সব কিছু পেয়ে গেছি তো এই যে স্মার্টনেস কথা বলার এগুলো অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে ঠিক আছে তো এরপরে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে আবার একটা মেসেজ করবে সেম মেসেজগুলোই আপনি একটু ঘুরে ফিরে বাইরকে জিজ্ঞাসা করবেন যে তোমার প্রয়োজনীয়তা কী তুমি কি চাচ্ছ এটা যদি আপনি বুঝতে পারেন বা বুঝাইতে পারেন যে বায়ারের কি চায় এবং বায়ারের এটা আপনি দিতে পারবেন কি না তাহলে দেখবেন যে আপনার জন্য কাজটা পাওয়া খুব সহজ হয়ে যাবে তারপরে এটা আমরা কিছুটা আমরা নিজেরা এস এম এস করে দিছি আর কিছুটা আপনি লেখছেন ওকে যাই হোক ফাইন এবার আমরা যেটা করবো এখান থেকে হিয়ারে ক্লিক করলে কি হয় এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে হিয়ার এবং অর্ডার পেজ আপনি যদি হিয়ারে থাকেন তাহলে এই পেজের ভিতরে আপনি মেসেজ করতে পারবেন ক্লায়েন্টের ওকে আর যদি অর্ডার পেজে যান তাহলে কি আপনি ওইখানে আপনার অর্ডার পেজটা দেখতে পারবেন ক্লায়েন্টের অর্ডার পেজটা দেখতে পারবেন এখানে দেখেন দেখতে পারেন ঠিক আছে তো এখানে অর্ডার পেজের ভিতরে আমরা কাজটা এখন স্টার্ট করি নাই হ্যাঁ কাজটাই ইন প্রোগ্রেসে আছে তো আমরা এই কাজটা এখন স্টার্ট করে দিব স্টার্ট করে দিলে টাইম শুরু হয়ে যাবে তাহলে আমরা আমাদের সময় হচ্ছে পাঁচ দিন আমরা সিস্টেম করে এই কাজটা পাঁচ দিনের ভিতরে কমপ্লিট করে দিব তো আমরা এখান থেকে স্টার্ট দ্য অর্ডারে ক্লিক করব আপনার ফার্স্ট যখন কোনো ক্লায়েন্ট অর্ডার করবে এরকমভাবে স্টার্টে ক্লিক করে দিবেন তাহলে কি আপনার কাজটা এখন থেকেই স্টার্ট হয়ে গেল বাইরের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমার কাজটা তিনি শুরু করে দিয়েছে ওকে এখন দেখেন আপনার অর্ডারে এখানে কিন্তু টাইম উঠতেছে ওকে হ্যাঁ টাইম উঠতেছে দেখেন উপরের দিকে দেখেন টাইম উঠতেছে যে পাঁচ দিন আছে পাঁচ দিনের ভিতরে আপনার কাজটা কমপ্লিট করে দিতে হবে তো এই কাজটা যদিও আমাদের কিছুটা কষ্ট করতে হবে যদি শুধু ইমেল অ্যাড্রেস চায় শুধু ইমেল অ্যাড্রেস চায় যেহেতু এখানে ভাইয়ের প্রথম বলতেছে ইমেল অ্যাড্রেস নিচেরটাই দেখতেছি এক্সাম্পল ওয়েবসাইট সহ আপনাকে একটা কাজ করতে হবে বাইরকে আপনি কিছু প্রুফ দেখাবেন দেখা আমি শুধু তোমার ইমেল অ্যাড্রেসগুলো বের করে দিতেছি তোমার কি এগুলোর ইন্ডাস্ট্রির নামও লাগবে কিনা যদি বলে হ্যাঁ নামও লাগবে বা ওয়েবসাইটেও লিঙ্কও লাগবে ফোন নাম্বারও লাগবে তাহলে আমাদেরকে আবার ডিপলি কাজ করতে হবে ঠিক আছে তো আপনি জাস্ট বাইরকে জিজ্ঞাসা করবেন যে তোমার কি শুধু ইমেল অ্যাড্রেস হলেই চলবে না শুধু নাম ওই যে তুমি যে এক্সাম্পলটা দিছো ওইটার মতো হলে হবে তো এটা আপনাকে জিগাইতে হবে বুঝতেছেন ব্যাপারটা ওকে কথা হচ্ছে আমাদের এখানে সাপোর্ট কীরকম পাচ্ছেন বা আমাদের কাজগুলো সম্পর্কে যদি একটু বলতেন এখানে সাপোর্টের বলে শেষ করা যাবে না যখন যখনই সমস্যার সম্মুখীন হই তখনই সাপোর্টের ব্যবস্থা আছে অলওয়েজ টাইম যাকে বলা হয় আর সব দিক থেকে ক্যারিং করা হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই ওকে তো যাই হোক আমরা মোটামুটি দেখতে পাইলাম যে আপনি ফার্স্ট টাইমে আপনার জার্নি শুরু হয়ে গেছে ফাইবারে এখন কথা হচ্ছে ফাইবারে তো বলে যে অনেকে কাজ পাওয়া যায় না বা সাকসেস হয় না তো অনেক সময় লাগে আপনি এত তাড়াতাড়ি কাজ পাওয়ার রহস্য কি সম্পূর্ণ আমাদের গাইডলাইন আমাদের যে কোর্সটা চলতেছে আপনি আপনার মাধ্যমে যে গাইডলাইনটা আছে আপনার যে টিমের মাধ্যমে ওই গাইডলাইনটা সবথেকে বড় বিষয় আর মানুষের ধৈর্য থাকা লাগবে ধৈর্য না থাকলে সে সাকসেস হতে পারবে হ্যাঁ এটা হচ্ছে একজাক্টলি যেহেতু আপনি এখানে আমাদের কোর্স হচ্ছে ছয় ছয় মাসের উপরে আমাদের এখানে সিস্টেমটা আছে হচ্ছে যে আপনি যদি ক্লাস করেন রেগুলার ক্লাস করেন এক সপ্তাহের ভিতরে যদি আপনি আমাদের রুলসে যেটা আছে যে আপনি যদি তিনটা ক্লাস মিস করেন তাহলে আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এটা বলা আছে এবং বলা আছে যে যদি ক্লাস করার পরেও যদি ছয় মাসের ভিতরে ক্লাস করার পরে সম্পূর্ণ শেখার পরে ফাইবারে যদি আপনি সাকসেস না হতে পারেন পুনরায় আরেকটা ব্যাচের সাথে আপনাকে অ্যাড করে দেওয়া হবে যদি নিয়মিত ক্লাস করেন আর যদি ক্লাস না করেন তাহলে তো তাকে আগে বের করে দেওয়া হবে হ্যাঁ পার্সোনালি কারো প্রবলেম থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে অবশ্যই আমাকে জানাতে হবে যে আমার এই প্রবলেমের জন্য আমি ক্লাসটা করতে পারতেছি না তো এখানে মেল কথা হচ্ছে এটা দ্বিতীয়ত এখানে যারা কাজ করবে তাদের অ্যাক্টিভিটি থাকতে হবে মানে অ্যাক্টিভ থাকতে হবে অল টাইম দেন এখানে কন্টিনিউয়াসলি সময় দিতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে কারণ দেখেন আপনাদের ব্যাচে মোটামুটি অনেকজন আছে তো সবাই দেখেন কেউ কেউ এক মাস হয়ই নাই তার আগে দেখেন যে অনেকজনে দেখতেছি হতাশাজনক পোস্ট লাগে তো আপনি কাজটা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি তাদের মুখে বলে দিতে পারলেন যে এখানে হতাশার কিছু নাই তো দুই দিন আগের পাশে কোর্সটা শেষ করার আগে আশা করি আমরা সবাই সাকসেস হয়ে যাব আর আমাদের এইখানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট আছে যে আপনারা কাজ এক ডলার হলে ইনকাম করবেন রাস্তা আমি দৌড়াই দিছি আমি বলছি যে আপনাদের ইনকাম দৌড়াই দিব এক ডলার হলে ইনকাম করায় দেখাই দিব আমি এটা বলছি এখন আমাদের এখানে আগেই বলছি যে হ্যাঁ যদি আপনার মনে হয় যে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন না বা শিখে ইনকাম করতে পারবেন না তাহলে আপনার ফ্রিলান্সিং এখানে আসার দরকার নাই বা আপনার কাছে পর্যাপ্ত সময় নাই ফ্রিলান্সিংয়ের তাহলে আপনার এখানে আসার দরকার নাই কারণ হচ্ছে কি এখানে প্রথমত ধৈর্য লাগবে আর সঠিক গাইডলাইন লাগবে সঠিক গাইডলাইন তো আমরা দিব দেন ধৈর্যটা যদি না থাকে তাহলে আপনার ফ্রিলান্সিং দরকার নেই আপনার জন্য অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা আপনাকে বিশ পঞ্চাশ হাজার টাকার চাকরির জন্য বসে রয়েছে আপনি যাবেন আর চাকরি দিয়ে দেবে এরকম যদি হইতো তাহলে তো হয়ে যাইতো আপনি বিশ বাইশ বছর পড়াশোনা করে পনেরো বছর ষোলো বছর পড়াশোনা করে দশ হাজার টাকা চাকরির জন্য ঘুরতে হয় আর আপনি ফ্রিলান্সিং করে সামনে আজকের হয়তো আপনাকে দশ টাকা কামাই হচ্ছে কালকে বিশ টাকা কামাই হচ্ছে আস্তে আস্তে যখন আপনার অ্যাকাউন্টটা বড় হয়ে যাবে তখন এখান থেকে মাসে তিন চার লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ঠিক আছে এই যে কাজটা করতে দিচ্ছে পাঁচ দিন যদি বিশ ডলার এখানে যদি শুধু ইমেল অ্যাড্রেস চায় শুধু যদি আমাদের ইমেল অ্যাড্রেস বের করে এই কাজটা করতে আমাদের এক ঘন্টা সময় লাগবে যদি আদার্স ইনফরমেশন চায় তাহলে আমাদের সেক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু করা পসিবল কাজটা প্রথম অবস্থায় সবারই কষ্ট হবে একটু তাই না কারণ আপনি এর আগে প্র্যাকটিস করেন নাই আর কষ্ট হবে যে কাজটা আমরা এক মিনিটে করতে পারো সেই কাজটা আপনার দুই মিনিট সময় লাগবে নতুনদের অবস্থা তো কথা হচ্ছে এখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ শিখতে হবে এবং এখানে সময় দিতে হবে পর্যাপ্ত যেমন আমি আপনার অ্যাক্টিভিটি দেখতেছিলাম যে আপনি বলতেছেন ভাই আমি অল টাইম অ্যাক্টিভ থাকি তো সেই জন্যই দেখেন আসল কথা হচ্ছে পরিশ্রম করলে কোনো জায়গায় বা পরিশ্রম করলে এবং স্কিল থাকলে আপনি দুই দিন আগের পাশে সাকসেস হবেন বা ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে মূল কথা এখন তারপরে বলে রাখি হ্যাঁ হ্যাঁ আসতে পারি ওকে এর আগে কি আপনি কোনো জায়গায় কোর্স করছিলেন ও আমি দি ফার্স্ট তাই তো ওকে ইনশাল্লাহ দোয়া রইল সামনে আরও ভালো কিছু করেন এটা হচ্ছে ফার্স্ট জানি বিশ ডলার শুরু হয়েছে ভালো ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি আপাতত স্টপ করে দিই হ্যাঁ